আমার সামনে যে মানবটা দাঁড়ায় আছে উনি হলো মুন্না রুম রুমটা এত সুন্দরভাবে সাজাইছো যেটা আর ব্যাচেলারদের রুম থাকে আমি তো নিজের রুমটা মানে সকাল আমি আছি ধানমন্ডিতে তো ধানমন্ডিতে আমার একটা ফ্রেন্ড আছে ও আমাকে অনেকদিন ধরে আসতে বলে ওর বাসাতে তো আমি আসি না আজকে আমি চলে আসলাম তো ওর ছোট্ট একটা রুমের ভিতরে মানে কত সুন্দর করে ডেকোরেশন করছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো ভিতরে অনেক সুন্দর করে ডেকোরেশন করছে এই যে এটাই হলো ওর সামনের ওয়ালে ওয়ালে বিভিন্ন সিনারি খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছে আর এটা হলো এই পাশটা এই পাশে দুইটা ময়ূরের দুইটা পালক আছে আর আর সবচেয়ে বেশি স্পেশাল হলো যে ওর রুমের মধ্যেই দেখেন কি সুন্দর পাখি আর রুমটার ভিতরে অনেক সুন্দর করে অনেক সুন্দর করে সাজাইছে আপনারা একটু দেখেন না দেখলে তো বুঝতে পারবেন না বন্ধু মুন্নার বাসায় অনেক সুন্দর করে এই যে এখানে আবার বাংলাদেশের ফ্ল্যাগ আছে পাখিগুলা খুব সুন্দর এখানে আবার একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা ডিজাইনে একটা কম্পিউটার বক্স দুইটা সাইকেলের চাকা হ্যাঁ তারপর এই পাশে আছে এটা কি কত সুন্দর একটা গাড়ি গাড়ির ভিতরে আবার ফুলের টপ আর এই ফুলগুলো হলো একদম জেনুইন ফুল মানে বাস্তবে কোনো প্লাস্টিক জাতীয় কিছু না একদম বাস্তবে ফুলের টপ আর এখানে যে টপটা আছে সেটা হলো যে প্লাস্টিকের ফুল প্লাস্টিকের ফুল এখানে হলো আল্লাহু আর এই ফ্রেমের দেখেন ফ্রেমটা কত সুন্দর হ্যাঁ তারপর তার মানে নিজে নিজে থেকে এইগুলা করছে ডেকোরেশনগুলো করছে নিজে থেকেই বুদ্ধি খাটায়া খুব সুন্দর হয়েছে আর এই কর্নারে একটা ফুলের টপ আছে আর এই পাশে একটা জিম করার জন্য হ্যাঁ তার থেকে একটা বেশি বুদ্ধি দেখেন আপনারা এই যে সিটটা দেখেন সিটটাও কিভাবে তৈরি করছে আপনি একটু দেখেন পায়াটা হলো যে আপনার এটা হলো একটা ডিব্বা ডিব্বার ভিতরে সিমেন্ট বালু দিয়ে মাঝখানটা রড দিয়ে উপরে উপরেটা রড দিয়ে এটা দিয়ে পায়া বানাইছে মানে খুব অসাধারণ করে হ্যাঁ অনেক ভালো লাগে নিচে আবার রেক্সিন বিছাইছে আর এই সামনে ডেকোরেশনটা দেখেন এই যে এটা এখানে অনেকগুলো বাতি আছে এগুলা জলে রাত্রে এ আর এই যে এটা দেখতেছেন এটা হলো যে আপনার ই দিয়ে বাঁশ বাঁশ দিয়ে এটা তৈরি করছে ওর বাসাটা মেইন রাস্তার খুব সাথেই এখানে দেখেন পাখিটি দেখেন পাখিগুলো কিচিমিচি ডাক মারে খুব ভালো লাগে কিচিমিচি ডাক করে এই যে এখানে বাজুঘর আছে অনেকগুলা একটু দেখেন খুব অসাধারণ ফ্রেমগুলো দেখেন ছবির ফ্রেমগুলা sorry I am bad boy fuck it এই এই হলো আমার বন্ধু মুন্না এই যে এই ছেলেটাই খুব সুন্দর কইরা রুমটা সাজায় রাখছে এই ছেলেটা এই যে এই ডিজাইনটা অসাধারণ রুমের মধ্যে এখানে একটা মিরর লাগানো আছে মিররটা দেওয়া খুব সুন্দরভাবে তার ফেসটা দেখে আর এখন আমি আপনাদেরকে বাইরে নিয়ে যাব যেখানে ওর ফুলের টপ সেখানে নিয়ে যাব টপগুলো আপনারা দেখবেন কত সুন্দর করে টপগুলা ও সাজিয়ে রাখছে মানে একদম ছোট একদম মিনি করে একটা বাগান বাড়ি তার বাগান বাড়ির মতো হ্যাঁ ফুলের বাড়ি তো আমি আপনাদেরকে এখন বাইরে নিয়ে যাই তার বাসাটা হলো মেন রাস্তার সাথেই ওই যে ওখান দিয়ে গাড়ি যাচ্ছে সব কিছু যাচ্ছে তো এখন রাত্রেবেলা সেই জন্য আমি আপনাদেরকে ফ্লাশ জ্বালিয়ে মানে ভিডিওটা শ্যুট করতেছি এই যে গাছ ফুল গাছ তারপর আরও আছে এই যে দেখেন ওই যে ওখানে আবার লাইটিং করা আছে সে বন্ধু হলো ব্রাজিল সাপোর্টার ব্রাজিলের একটা ফ্ল্যাগ আছে আর এখানে এই যে একটা ফুল গাছ খুব সুন্দর তাই না তারপর এখানে একটা ফুল গাছ অবশ্যই এটা ফুল নাই ফুলের কলি ধরছে ভাই এখানে আরও ফুলের অনেক টফ আছে এই যে ফুলের টফ এখানেও ফুল আছে কত সুন্দরভাবে লাইটিং করা আছে দেখছেন এই যে এখানে একটা টায়ার আছে টায়ারের ভিতরে মেবি মাটি দেওয়া আছে এই মাটির ভিতরে আবার এই ফুলের গাছগুলো লাগাইছে গাছগুলো খুব সুন্দর লাগে আর এ পাশে একটা আছে আপনার এটা হলো পলিশ শাক পলিশ শাক গাছ আর তার সাথে আছে একটা নিম গাছ নিম গাছ আর এখান থেকে আপনারা দেখতে পারেন যে এখান থেকে মেইন রাস্তাটা খুব সুন্দরভাবে দেখা যায় এখানে বিকালে বসলে অনেক ভালো লাগে এই যেটা হলো মেইন রাস্তাটা গাড়ি ঘোড়া যাচ্ছে সব কিছুই দেখা যাচ্ছে এখানে আছে এই যেটা এটা হলো যে ওই সিস্টেমে বানাইছে এটার উপরে টুল এটার উপরে বসে অনেক সুন্দর এই ক্যাকটাস গাছগুলা খুবই অসাধারণ ছোট ছোট এই যে ছোট ছোট হ্যাঁ এগুলো আবার বিকালে বিকালে হয় পানি দেয় পানি দেওয়া সুন্দর রাখে আর এখানে একটা হাড়ি দেওয়া আছে এই হাড়িতে মানে আপনার পাকিয়ে নিজে নিজে এসে বাসা করে বাসা করে আবার বাচ্চা ফুটায় বাচ্চা ফুটে নেওয়া যায় তার রুমটা ছোট হলেও অনেক সুন্দরভাবে সে সাজাইছে মানে অনেক অসাধারণ লাগে তো আজকে এখন আমি মুন্নার সাথে কথা বলবো আমার সামনে যে মানবটা দাঁড়ায় আছে উনি হলো মুন্না তো এটাই হলো ওর বেডরুম বেডরুম না ব্যাচেলার রুম ও এটা হলো ওর বেচালার রুম বেচালার রুম তো রুমটা খুব সুন্দর আসলে মুন্না তুমি এই যে রুমটা এত সুন্দরভাবে সাজাইছো এটা তোমার মাথায় প্ল্যানিং কিভাবে আসলো ভাবে আমরা আর ব্যাচেলারদের রুম থাকে সবাই বলে যে ব্যাচেলার রুম তো আমি একজন আর শৌখিন তো নিজের রুমটা যেভাবে শৌখিন ওইভাবে আচ্ছা আচ্ছা মাই রুম তো এই রুমটা সাজাইতে যতগুলো ফ্রেম আছে ছবির বা এই যে এখানে সাইকেলের চাকা দেখা যাচ্ছে মানে এগুলা কতদিনের মধ্যে ম্যানেজ করছো কতদিন লাগবে সর্বোচ্চ মানে এক মাসে আমার রুম পনেরো দিন এটা গেছে কালার পনেরো দিন ডেকোরেশনে গেছে এক মাসের ভিতর রুম এক মাস লাগবে এক মাস আর আবার দেখতেছি তোমার রুমে অনেকগুলা পাখি আছে তো এগুলা মানে রুমের মধ্যে কোনো সমস্যা হয় না পাখি আমার পাখি নিচে পাখি ডাকবে না যেহেতু আমার ভাঙা ঘুম আর পাখি আমার মানে পশু পাখি ভালোবাসা আচ্ছা আচ্ছা তো তার মানুষ যেরকম প্রেমিক প্রেমিকা আমি ওরকম পুরুষের পাখি দেবো আচ্ছা যাই হোক এই যে ওনার পাখিগুলা সুন্দর তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যে ভিডিওটা ভালো লাগছে আর এরকম পরিবেশে থাকতে আসলে আমারই মন চায় যে বাসার ভিতরটা খুব সুন্দর অনেক সুন্দর যাই হোক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ